সফটওয়্যারের নাম হচ্ছে কনভার্ট সলিউশন সফটওয়্যার হ্যাঁ সফটওয়্যার অন করলাম অন করার পরে আমরা হচ্ছে এই ক্রিয়েট এখান থেকেও ক্রিয়েট করতে পারি আবার এই ফাইলে গিয়েও ক্রিয়েট করতে পারি ফাইলে গেলে এই যে ক্রিয়েট এখানেও ক্রিয়েট করতে পারি আবার এখানেও ক্রিয়েট করতে পারি এখানে করলে কী হবে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পরে এখানে যে file project name project name দিতে হবে প্রজেক্ট নেম হচ্ছে নীলকমল হ্যাঁ এনআইএল নীলকমল তারপরে এখানে সিলেক্ট পাথ আমি কোন জায়গায় রাখবো আমার <clears throat> যেখানে ফাইলটা আছে সেই জায়গাটা পাথ আমি সিলেক্ট করবো আমার সিলেক্ট নীলকমল এখানে একটা ফোল্ডার করতে বলতেছে আমি একটা ফোল্ডার করি এই ফোল্ডারটার মধ্যে আমি হচ্ছে দ্বিতীয় দিনের ডাটা রাখবো এর কত তারিখ শুকুর ছয় তারিখ ছয় পাঁচ ছয় পাঁচ তেইশ ফোল্ডারটা ক্রিয়েট করলাম এই সিলেক্ট করলাম এখানে সিলেক্ট ফোল্ডার ফোল্ডার সিলেক্ট হয়ে গেল মানে যে ফোল্ডার এইখানে এসে এখানে টেমপ্লেট আমি কোন টেমপ্লেটে কাজ করবো এখানে নাই এখানে মডিফাই যেতে মডিফাই যাওয়ার পরে এখানে ডিফল্ট আছে ডিফল্টটা এখানে ঢুকে এটা ক্রিয়েট করতে হবে এই দেখেন টেমপ্লেট না টেমপ্লেট ক্রিয়েট করতে হবে হ্যাঁ টেমপ্লেট টেমপ্লেট থাকবে না মডিফাই দিতে হবে হ্যাঁ মডিফাই যে যদি এইখানে যদি থাকে এখানে খোঁজ দিতে হবে একটু একবার সেভ করার পরবর্তীতে পরে থাকবে হ্যাঁ এখানে না ওই ওই ফাইলে কাজ করলে যে ফাইলটা দিয়ে তৈরি করছি সেই ফাইলটা করলে আমার হবে কপি করে নিয়ে কিন্তু যেটা আমি একবারে নতুন করব সেটাতে থাকবে না এই জন্য মডিফাই মডিফাই করার পরে এখানে এসে ক্রিয়েট ক্রিয়েট করার পরে এখানে ডেটাম ডেটাম কি জিনিস ডেটামটা কি ভাই ডেটাম হলো আমাদের প্রজেকশন মানে যেই প্রজেকশন দিয়ে আমরা ডাটা ফেলাই তাহলে এখানে ডেটামের নাম দেখি W G S W G S যদি না থাকে তাহলে কিন্তু অ্যাড করে নিন হ্যাঁ। এখানে central meridian central meridian ninety nine ninety nine দিচ্ছে হুম আসলে নাইনটি হবে না আমরা প্রজেকশন দিয়ে আসবো এখানে একশো ওয়াই এই যে পুরো সম্ভব এই যে সাতচল্লিশ সাতচল্লিশের জায়গায় কী করবো ফর্টি সিক্স দিব এখানে এসে এটা করো জিওডিক মডেল এখানে যেটা আছে সেটা থাকবে এখানে ঠিক মারি দিলে হবে জিওডিক মডেল তারপরে এখানে এসে ক্লিক তারপরে ওকে হ্যাঁ এইখানে চেঞ্জ চেঞ্জ করলেন এইখানে ঢুকলেন এখানে মডিফাই করলেন মডিফাই গিয়ে এই দেখেন প্রজেকশন মডেল প্রজেকশন মডেলে এখানে দেবেন নট এই যে হেমোস্ফিয়ার জোন চেঞ্জ করে দিবেন জোনের ডেটাকে করে দিবেন 46 করে করে দিলে এই দেখেন দেখেন এই যে অরিজিন নাইনটি থ্রি আমাদের ইউটিএমে যেটা আসে আর কি এই নাইনটি থ্রি আর এই যে ফলস স্ট্রিং ফলস স্ট্রিং হচ্ছে কত পাঁচ লাখ বুঝছেন আর এখানে স্কেল ফ্যাক্টর কত দিচ্ছে nine nine six scale factor এখন মেশিনের স্কেল ফ্যাক্টর কত ছিল জানো এক এক ছিল তাহলে এক ডাইরেক্ট তাহলে এখানে আমি এটা সিলেক্ট করে দেবো দিয়ে ওকে দেবো এই আমার ওজে data M has been delete and the data name has been setted please set the parameters আমার ওটা প্যারামিটার সেট দেয়া আছে এই যে এখানে 93 আছে ইউটিএম আসে ওকে দিছি please enter standard table template name দেওয়া হয়নি টেমপ্লেট নেম হবে WPS 84 minus 46 তারপরে হ্যাঁ, এখানে এটা সিলেক্ট করা থাকবে এখানে এটা সিলেক্ট করে দিলেন ক্লোজ এখানে এসে এটা সিলেক্ট করে দিলেন এটা ওকে আমার প্রদর্শন করা শেষ ফাইল ফরম্যাট যেটা করা সেটা দরকার সেটা করা শেষ যেমন জিআইএসে আমরা প্রপার্টি যাই করি প্রজেকশন করি না এটা এটাতে একটু ঘোরায় তৈরি করা এখন ফাইল ইনপুট করবেন ফাইল ইনপুট করার জন্য এদিকে খেয়াল করেন ইনপুট এই এইটাতে গিয়েও ইনপুট করতে পারেন আবার এই ফাইলে গিয়েও ইনপুট করতে পারেন এই যে ওপেন দিয়ে ওপেন করতে পারেন তো সব থেকে বেটার অপশন হলো এটা এখানে যাবেন এখানে আসলে এই জিনিসটা আসবে omname raw binary data আর আরেকটা বলেছিলাম এই যে রাইনেক্স এই যে এর যখন স্টোনেক্স ব্যবহার করবো তখন স্টোনেক্স এর যখন ডাটা এগিয়ে ইনপুট করবো তখন মানে মেশিন যদি স্টোনেক্স হয় তখন তখন আমি রাইনেক্স রাইনেক্স আর যদি আমাদের এই মেশিন ব্যবহার করি তাহলে কম লাগবে মানে কম নেবে কম নেবে ঠিক আছে তারপর ওকে এখন আমাকে বলছে ফাইল খুঁজতে ফাইল খুঁজে নিয়ে আসি কোন জায়গায় আছে ডিডাই নীলকমল নীলকমলের মধ্যে বেজ বেজের মধ্যে আমার একটা ডাটা প্রসেস হয়েছে আর একটা বাদ আছে যে এখানে দেখবো আর একটা জিনিস সেখানে যে আর এখানে কতটুকু কেবি সাত কেবি সাত কেবি মানে একদম ছোট্ট বুঝছো শুকুর আলী এই সাত কেবি মানে কি এই পেজে কোনো ডাটাই বসে নাই ডাটা রেকর্ডও হয় নাই স্ট্যাটিক ডাটা দিলে রেকর্ড হয় ডাটা আর এটা সিগন্যালই ওঠে না একবার আমাদের সাত কেবি মানে কি এটা তো সাতটা ওয়ার্ড সাত কেবি মানে সাতটা ওয়ার্ড তাহলে দেখেন আর সিগন্যালটা এখন এটাকে আমি হচ্ছে নন পয়েন্ট করবো হ্যাঁ সিলেক্ট প্রপার্টিজ প্রপার্টিজে গিয়ে এখানে এই যে ডাব্লিউ দিয়েছে এটা আছে non point value X Y এটা ভ্যালু কত ওইটাই কি যেখানে বসেছিল ওইটাই হ্যাঁ তাহলে দাও ওই ভ্যালু দাও এই ভ্যালুটা কই থেকে দিব আমরা বাস হ্যাঁ। এটা একটা ফিক্স থাকবে পয়েন্ট এটা বিএম এগুলো নিয়ে ছবির বিএম যে যে অনেক বিএম আমরা কিনি না ছবির বিএম এর এটা আমরা কি যে অরিজিনাল ভ্যালু তে যায় যে এক্স ওয়াই এইচ হ্যাঁ, হ্যাঁ। এটা দেবো হ্যাঁ এটা সিলেক্ট করে দেবো আর এখানে এই যে এক্স এর জায়গায় মানে এক্স এর কথা হলো ই স্ট্রিং কিন্তু আমরা স্ট্রিং দেবো না দেবো নটিং এখানে বলে দিছে এক্স এর মান হবে নট এখানে নট দিতে হবে নটের ভ্যালুগুলো ওখানে লেখা নাই খাতায় ওখানে ওটা না এটা তো correction two double five seven six two double five seven six seven six four eight four eight one six nine one six nine one এরপরে দেবো string two five one nine two nine five one nine two nine two nine point কিছু নাই ট্রিপল জিরো আর থ্রি পয়েন্ট টু নাইন আর এর মান কত 3.29 3.296 লেভেল ও আচ্ছা এই হাইটকে কয়েকভাবে আমরা চিনি হাইটকে চিনি কিভাবে আমি হাইট হলো একভাবে উচ্চতা বোঝায় একভাবে আর এল রিডিউস লেভেল বোঝায় রিডিউস লেভেলটা কিরকম ফ্ল্যাট এরকম ঢেউ খেলার মতো যেটা সেটা আর আরেকটা বোঝা আছে অ্যাল্টিটিউড অ্যাল্টিটিউডটা কি অ্যাল্টিটিউডটা হচ্ছে আমাদের জেআইএস এর সাথে এই জেআইএস ভার্সন যেটা জেআইএস মানে এর সাথে যে অ্যাল্টিটিউড দেওয়া আছে বা হাইট দেওয়া আছে সেটার সাথে ওইখানে লেখা আছে অ্যাল্টিটিউড অ্যাল্টিটিউডটা পাওয়া যাবে জিআইএস এ পাওয়া যাবে হচ্ছে ক্যাডে পাওয়া যাবে গুগল আর্থে এগুলো পাওয়া যাবে হচ্ছে অ্যাল্টিটিউড আর এই হাইট ইউজ করা হয় ওই জিও রেফারেন্স করার জন্য এই জিও রেফারেন্স বলছি এই যে আর্টিকেল ব্যবহার করার জন্য হাইট ইউজ করা হয় উচ্চতা ওটা সরাসরি যেখানে পয়েন্ট হবে এরকম সোজা আর ইয়াতে জিআইসে কি করে সেটা এরকম ঢেউ খেলা তৈরি করে দেয় Thank you. তাহলে আমরা হচ্ছে অ্যালটিটিউড ভাবে পাইলাম ঠিক আছে ভাই 12 মিলি রোডে বসতো এই তারপরে হচ্ছে অ্যালটিচিউডকে আবার আরেকভাবে চেনা যায় সেটা হচ্ছে লেভেল এল এল দিয়েও কিন্তু আমরা চিনি ওই যে আমরা হচ্ছে এর আগে একবার কাজ করছিলাম এল দিয়ে মনে আছে সবুর কোন জায়গায় এল দিয়ে কাজ করছিলাম মনে আছে শুধু এল এল শুধু এল এটা তো হ্যাঁ। ওই যে আপনার কুমিল্লার তো কুমিল্লার এতে কাজ করছিলাম শুধু এল লেখি ওটাতে লেভেল দিয়ে আমরা বোঝাচ্ছিলাম এল দিয়ে আর কি হ্যাঁ ওই একই জিনিস এলও যে জিনিস অ্যান্টিসিউডো যে জিনিস হাইডো সেই জিনিস আবার হচ্ছে আর এল সে একই জিনিস ক্লিয়ার এখন ওকে এগুলো ভাই দিবে তাই না হ্যাঁ হ্যাঁ ও এগুলা দিবে এখন দেখা যাচ্ছে সমস্যা হলো কি ও সার্ভে করবে ও সার্ভে করতে করতে হয়তো মনে থাকবে না এই জন্য আপনাদেরকে কিছুটা ধরতে হবে ও তো দিল ওর মতন বুঝছেন ও তো ওর মতো দিবে এখন আপনি যদি ধরতে না পারেন যে ও কোন জায়গায় ভুল করছে তাহলে কিন্তু ওর মতো দিয়ে হ্যাঁ, দেবে মানে আপনি তো যখন প্রসেস করবেন তখনই বুঝতে পারবেন আমি দেখাচ্ছি প্রসেস করলেই বুঝতে পারবেন যেমন মানে এখানে স্টেশন স্টেশন নেম এটার নাম কত বিএম টু বিএম বিএম এপিও করতে হবে ওটা তো বিকাশ করে না নাহলে zero two BM zero two ঠিক আছে আমি এটা কিভাবে পেলাম আমি এখানে এসে রাইট ক্লিক করলাম এখানে এসে এই ফাইল ফাইল প্রপার্টিতে গেলাম দেওয়ার পরে এখানে ওকে দিলাম এখন ওকে দিলাম এরপরে আবার এটাতে রাইট ক্লিক করে এখানে অ্যাড দিনা এডিট অ্যাড হাইট এখানে কিন্তু ডিফল্ট সব কিছু ডিফল্ট অ্যান্টেনা হাইট কত ওয়ান পয়েন্ট দ্বিতীয় দিনের পেজ এটা পেজ রোভার দুটো এক এক মানে দিন এক করবো one point zero six four one point zero six zero six four ঠিক আছে এই ফোর মেথডটা হলো একটা প্রক্রিয়া বা পথ বা রাস্তা মেথড আমি কোন ওয়েতে এই এই জিনিসটা মাপ দিচ্ছি এখানে কয়েকটা জিনিস আছে ফেজ সেন্টার ফেজ সেন্টার বলতে বোঝাচ্ছে যে ওই জিনিসটার যে সেন্টার আছে মানে যে ডিভাইসের যে সেন্টার আছে সেই সেন্টার থেকে নাকি বটম থেকে নাকি নর্থ ব্রিজ রিভার্স থেকে কারণ আমরা নর্থ এই যে এখানে আছে নর্থ অফ রিসিভার এখান থেকে আমরা দিই এইটাতে হয় ওদের যে জিপিএস eh, এটা হলো জিপিএস এই জিপিএস এর নিচে একটা অংশ আছে এই অংশ থেকে আবার কিছু কিছু জিপিএস আছে বোটো কিছু কিছু জিপিএস এর ক্ষেত্রে মানে সফটওয়্যারের ক্ষেত্রে এই বোটো মেন ইউজ করে আর কিছু কিছু আছে ফেজ সেন্টার তো আমরা এই নর্থ অফ রিসিপ্ট এটা দিই আর এইখানে হলো এই যে এই টি থার্টি হলো ওই মানে আমাদের যে জিপিএসটা সেই জিপিএসটার মডেল ঠিক আছে টাইপটা হলো মডেল এই জিনিসটা জায়গায় এই তারপরে ওকে দেন ওকে এটা ওকে হয়ে গেল আবার প্রজেক্টে যান প্রজেক্টে যাই দেখেন যে এটার নাম চেঞ্জ হচ্ছে কিনা নাম চেঞ্জ হয়েছে এখন আপনি এটা তো করলেন বেজের ক্ষেত্রে এখন রোবার রোবার নিয়ে আসেন এটা কিন্তু ওইখানেই সিলেক্ট থাকবে ওকে এখন একটু ব্যাকে যান এই যে রোভার রোভারে ঢোকেন রোভারে ঢোকে চায় কি একটা নিয়ে চলে সাত তারিখে হ্যাঁ সাত তারিখে কি একটাই পয়েন্ট হয়েছে সাত তারিখে তো শাখা অর্ধেক শেষ করে লেন সাত তারিখে তো পয়েন্ট নিচে আসতে টাকা পয়েন্ট কয়টা দুইবারে নিচে না পাঁচ তারিখে তো রোভার নাই পাঁচ তারিখে রোভার নাই পয়েন্ট তো আসে নাই কিন্তু এখানে কোনো দাগই পড়ে নাই এরকম দাগ পড়বে না এটা তো মনে হয় লাস্টের দিন তারিখের বাজারের মধ্যে দেওয়া ধরলাম ওটা বাজারের দিনে এইখানে তো নাই পাঁচ তারিখের কিছু নেই এটা তো কিছুই নেই আমাদের কাছে কিছুই হয়নি ডাটা রিসিভ করতেছিল এটা কি খেয়াল করছিলাম যে ডাটা রিসিভ করছে না আমাদের যেরকম রোভারে ডাউনলোড ইয়া ইয়া দিলে দিলে ডাউনলোড অপশনটা থাকে এটা নষ্ট তো একটা তো লাফায় না তা আগেই বলছি প্রথমটা প্রথম প্রথম দিনে তো ডাটা ঠিকই আসতে থাকছে প্রথম দিনে যে ডাটা নিচ্ছে তুমি প্রথম দিনও তো ইয়া করে না প্রথম দিনে তো তো ঠিকই আসছে তাই না marker one marker two marker three এর ডাটা তো ঠিকই আসছে এই যে এই জায়গায় কি আসলে ভাই যেখানে যেখানে দাঁড়ায় ওই মেশিন চালাইছে সেই সেই জায়গা পয়েন্ট একটাই বেজ ইউজ না বেজ একটাই প্রতিদিন দুই দুই বেজ বসানো আর দুই দিয়ে পুরো এরিয়া শেষ আমরা আবার বললাম যে ভাই কোনো রোবার বসানো লাগবে না এমজি না হলে তো আরো বিপদে পড়ে যাবে 7 লাখ টাকা এটা তো কোনো কানেকশনই পাইতেছে না এটা দিয়ে তাহলে মেশিন নষ্ট আমাদের আমি এটা ঠিক আছে স্ট্যাটিকের সমস্যা হয়েছে যখন তখন মোডে তখনও যখন স্ট্যাটিক দিছি তখনও কিন্তু লাফায় তুমি স্ট্যাটিক মোডে চালাইতেছো তোমার ডাটা ইয়ে, ডাউনলোড হচ্ছে আগে কোনো ডাটা আমি জানি যে ডাউনলোড অপশন লাফায় না আচ্ছা, আচ্ছা। এটা যেরকম বাতি জ্বলে লাফায় আগের ডাটা ওই যে আগের দিন যেটা ই করছে ফার্স্টের দিন যেটা করছে এটা তো তাও এনে আবার এক জায়গায় বোঝায় কয়েকটা একটা গেছি কেন একটা নদীর কেন এই আমাদের বাড়ির কাছে মনে করেন প্রায় তিরিশ চল্লিশ কিলো দূরে আর যে ওনারা যে ফিলার উঁচু করে দিছে মাঝে মাঝে হাত দিয়ে ধরা লাগছে এটা তো বলবে না রে তো ঠিকই বলবে না যে ডাটা কিভাবে প্রসেস করতে হবে এটা প্রসেস করো টাকাটা কিভাবে নিয়ে আসবো সেটা তোমার ব্যাপার কি কথা বলবো না করতে করতে আচ্ছা, হলো বেস এই বেস থেকে আমার লাইনটা এদিকে এদিকে গেছে এরকম আসবে এরকম আসবে তারপর আমি এটাই বলছি যে প্রথম যে ডাটা তুমি সেই অনুযায়ী ডাটা এখানে রিসিভ করতেছে লাইন আসতেছে তার মানে এখানে তোমার দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন তুমি যে বেজ বসাইতেছো এই বেজের সাথে কোনো কানেকশন পাই নাই আর তুমি হয়তো খেয়ালও যে এটা সেম ভাবে সবকিছু হয়েছে মানে এই দুইটা হলো কিভাবে এই যে এখানে দুইটা এখানে দুইটা এগুলো আবার আসলো কোথায় থেকে এগুলো তো আসে না পয়েন্ট এগুলো তো এখানে না ওই যে আমার টার্গেট ওপেন করে দেখেন এই যে এখানে হ্যাঁ, তারপরে এখানে যে কাজটা থাকবে সেটা হলো অবজারভমেন্ট করে অ্যান্টেনা দিলেন অ্যান্টেনা দেওয়ার পরে এখানে স্টার্টিং মোডে গিয়ে এখানে যে রান আছে না এখানে রান করলে প্রসেস হচ্ছে ঠিক আছে প্রসেস শেষ এখানে আমাদের আরো কিছু ইয়ে আসবে ইনফরমেশন আসবে এটা থেকে অটোমেটিক ইনফরমেশন দিবে সেখানে আমার কতটুকু এরো এখানে দেওয়া আছে এই যে বারো মিলি দুশো তেত্রিশ মিলি একশো ছিয়ানব্বই মিলি এইটা অসামঞ্জস্য এটা ঠিক আছে এখন এই জায়গাটায় আমার এই স্যাটেলাইট কিভাবে কোনটাতে কতটুকু সময় দিয়েছে এই যেখানে দেওয়া আছে এই স্যাটেলাইটটা এই স্যাটেলাইট এই যে এই পর্যন্ত যাই পায় নাই এখান থেকে এই পর্যন্ত পাইছে তারপর আবার এখান থেকে সাইডে দিছে পর্যন্ত সাইডে দিছে ডিলিট হ্যাঁ ডিলিট করতে হবে আর এই যে স্যাটেলাইট এই যে এইভাবে করে এই যে তরঙ্গ আকারে এসে স্ট্রাইক করে ঠিক আছে এই যে এই যে এই দাগ বাড়াই গেছে না এটা হবে না এই অংশটুকু ডিলিট করতে হবে ওটা বেশি এরর না হ্যাঁ ওইটা বেশি এরর আর যেটা বেশি এরর সেটাকে এখান থেকে এরর মিনিমাইজ করতে হবে এই করার পরে লাস্ট যায় এখানে রিপোর্ট আছে এই যে adjust report setup report report setup এই রিপোর্ট সেটআপ এর রিপোর্ট দিয়ে এখানে বাদ বাকি লিখে দিতে হবে কোনটা আমার এক নম্বর দুই নম্বর হুম xyz ফাইনাল অ্যাডজাস্টমেন্ট এই যে অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট এই যে আমার রিপোর্ট চলে এসেছে কোনটা কপি করে এখন আমার ইয়া সেভ দিতে হবে সেভ এস আছে এখানে প্রিন্টে দিলে হবে প্রিন্টে দিয়েও করলে হবে আবার হচ্ছে সিএসবিও করা যায় এখান থেকে সিএসবির অপশনটা হবে কি যখন আমার আমি কমপ্লিটলি এটাকে ই করতে পারবো তখন ও সিএজি আকারে নেবে এতে 47 জোন আছে ঠিক আছে